Surah Al-Ma'un بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু In the name of Allah, the gracious, the merciful. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين আপনি কি দেখেছেন তাকে যে বিচার দিবসকে মিথ্যা বলে সে সেই ব্যক্তি যে ইয়াতিমকে ধাক্কা দেয় এবং মিসকিনকে অন্ন দিতে উৎসাহিত করে না Have you considered him who denies the religion? It is he who mistreats the orphan and does not encourage the feeding of the poor. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون অতএব দুর্ভোগ সেসব নামাজির যারা তাদের নামাজ সম্পর্কে বেখাবো যারা তা লোক দেখানোর জন্য করে এবং নিত্য ব্যবহার্য বস্তু দেওয়া থেকে বিরত থাকে So, oh to those who pray, those who are heedless of their prayers, those who put on the appearance and withhold the assistance.